তুমি আমার মনের মাঝি আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি যাই দিন ভালোবাসা আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি যায় या मनु निर्मा প্রেমের যমুনাতে মন আমি ভাসাইয়াছি প্রেমের তরে খানি আমি ভিড়াইয়াছি প্রেমের যমুনাতে মন আমি ভাসাইয়াছি তোমার লাইগায় আমি সইতে যে পারি শত বেদনা যতদিন তুমি আমার আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও